তোমার আদর শ্রাউনে কাঁদি আমি রাত্র দিনে বাবা তোমার আদর টনে কাঁদি আমি রাত্র দিনে দেখা দিয়ে জুড়াবে জীবন রে ভান্ডারি ধন রে দয়া করে দাও দিয়ে দেখা বুকে দিয়ে পদ রেখা দিন দাস দিয়ে দেখা বুকে দিয়ে পদ রেখা নিবায় দিচ্ছে ধুতা সন ভান্ডারে নিভায় দিচ্ছে ধুতা সন ভান্ডারে দয়া করে দ রাজা তুমি তোমার কাছে কিসের কমি প্রেমরাজের রাজা তুমি তোমার কাছে কিসের কমি শান্ত কর দিয়ে প্রেম ধন ভান্ডারে ধন শান্ত কর দিয়ে প্রেম ধন ভান্ডারে ধন রে দয়া করে যাও তোর করে দাও দারণ বানালি দন নে দয়া করে দাও দারণ কত পাপী তোমার দারে বাবা মুক্ত গেল তরে কত পাপী তোমার দারে বাবা মুক্ত গেল তরে তার amore দিয়েছি জরণে জানে দয়া করে যাও দরখান দয়া করে যাও দরখান ভান্ডারি ধরে দয়া করে যাও বাবা জগৎ স্বামী দিনহীন বিকারী আমি অগ বাবা জগৎ স্বামী শান্ত করো মন ভান্ডারি ধনে ভিক্ষা দিয়ে শান্ত করো মন ভান্ডারি ধনে দয়া করে দাও দরকার সবই বলে সকাতরে চরণ তলে হীন হীন টপি বলে সকাতরে চরণ তলে তুমি বিনে কেহ নাই আপন বান মানে। দয়া করে যা